গেছে চল্লিশ ঊর্ধ্ব মহিলা এবং পঞ্চাশ ঊর্ধ্ব পুরুষ এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি আর তাই আজকের আলোচনার বিষয় আর্থ্রাইটিস ও তার সমাধান কেমন আছে ভালো আছি আপনি অবশ্যই ভালো আছেন জি ভালো আছি স্যার আমরা আজকে কথা বলবো আর্থ্রাইটিসের সমস্যা আর্থ্রাইটিস সমস্যা ও তার সমাধান নিয়ে কিন্তু তার আগে যদি আমাদের দর্শকদেরকে আর্থ্রাইটিস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন দিতেন তাহলে দর্শকদের পরবর্তী আলোচনাটা বুঝতে সুবিধা হতো আসলে আর্থ্রাইটিস একটা গুরুত্বপূর্ণ রোগ আমাদের যদি আপনি পরিসংখ্যান দেখেন যে আগে গড় আয়ু বাংলাদেশের যে গড় আয়ু ছিল চল্লিশের নিচে সেই গড় আয়ু এখন পঁয়ষট্টি বা ষাটের উপরে চলে গিয়েছে তাহলে গড় আয়ু যেহেতু বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা একটা মানুষের মানে বেশিরভাগ মানুষই দীর্ঘদিন বেঁচে থাকতেছে এই যে বেঁচে থাকার কারণে দেখা যায় যে দীর্ঘদিন দীর্ঘ অনেক বছর যদি একটা লোক বেঁচে থাকে তাহলে দেখা যায় বয়োবৃদ্ধজনিত বিভিন্ন শারীরিক শক্তি মাংসপেশি এবং হাড় ও জোড়ার বিভিন্ন সমস্যা দেখা দেয় এই এই রোগগুলোকে আমরা বয়স বেড়ে গেলে যখন এই এই সমস্যার কারণে যেসব বাদ ব্যথা বা প্যারালাইসিস আক্রান্ত হয় আমরা এই সমস্যাগুলোকে সাধারণত মানুষ সাধারণ ভাষায় আমরা আর্থ্রাইটিস বলে থাকি আর যদি আমরা আর্থ্রাইটিস সম্পর্কে ডাক্তারি ভাষায় চিন্তা করে থাকি যে আর্থ্রাইটিসটা কি আর্থ্রাইটিস হচ্ছে একশো টাইপেরও বেশি তার ভিতরে বেশি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস যেটা সাধারণত চল্লিশ শুদ্ধ আপনি ইতিপূর্বে বলেছেন যে চল্লিশ শুদ্ধ মহিলা এবং পঞ্চাশ শুদ্ধ পুরুষ যাদের বয়স পঞ্চাশের উপরে চলে গিয়েছে তাদের এই অস্টিও জনিত সমস্যা বেশি ভুগে থাকে আর তাছাড়া বিভিন্ন যেমন rheumatoid arthritis ankylosing spondylitis Reiter's arthritis বিভিন্ন আর্থ্রাইটিসে রোগ আছে যেটা কিছু আর্থ্রাইটিস আছে জন্মগত বা বংশগত বংশ পরম্পরায় চলে আসে জেনেটিক্যালভাবে তার শরীরে চলে আসে আবার কিছু আর্থ্রাইটিস আছে আপনার যেটা পরিবেশ থেকে পেয়ে থাকি যেটা আমরা যে বলি চলাফেরা উঠা বসা যে বাতের আক্রান্ত হয় এইগুলো এগুলো হচ্ছে আসলে মেকানিক্যাল বিভিন্ন সমস্যার কারণে বাত ব্যথা আক্রান্ত এটাও এক প্রকারের আর্থ্রাইটিস আমরা ধরে নিতে পারি স্যার আপনি যেটা বলেন যে বয়স্কদের ক্ষেত্রে ব্যাপারটা দেখা যাচ্ছে অস্ট্রিও আর্থ্রাইটিস বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে তো কম বয়সের মানুষের কি আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্যাঁ, অবশ্যই আসলে আর্থ্রাইটিস হচ্ছে হাড় ও জোড়ার রোগ এটা যে কোনো বয়সের যে কোনো নারী পুরুষ নির্বিশেষে এবং সাদা কালো নির্বিশেষে সব সবাই কি আর্থ্রাইটিস আক্রান্ত হতে পারে তো বেশিরভাগ দেখা যায় আর্থ্রাইটিস সমস্যাটা চল্লিশ ঊর্ধ্ব লোক এবং নরনারী উভয়কে আক্রান্ত করে থাকে তবে বাচ্চাদেরও একটা আর্থ্রাইটিস আক্রান্ত হয়ে থাকে যেটা আমরা বলি জুভেনাইল হ্যাঁ, আর্থ্রাইটিস তাছাড়া আর একটা আছে যেটা রিওমেটিক ফিভার যেটা অনেক সময় ভুলবশত আমরা আর্থ্রাইটিস বলে থাকি অথবা জনগণ মনে করে যে বাত ব্যথা অথবা কোনো বাচ্চার যদি ব্যথা আক্রান্ত হয় বলে যে এটা রিউমেটিক ফিভার হয়েছে আসলে অনেক সময় আমরা এটা ডায়াগনোসিস করে দেখি জুভেনাইল আর্থ্রাইটিস এছাড়া বাচ্চাদের এবং মধ্যবয়সীদেরও বিভিন্ন আর্থ্রাইটিস হয়ে থাকে স্যার আপনি যে রিমোটয়েড আর্থ্রাইটিসের কথা বললেন তো আমরা এই এই শব্দটার সাথে খুবই পরিচিত তো এই এই আর্থ্রাইটিসটা কি বয়স্করা না বাচ্চারা কারা কোন শ্রেণীর মানুষ বেশি আক্রান্ত হচ্ছে আসলে রিমোটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে আর্থ্রাইটিসের দ্বিতীয় প্রকার ধাপের যেটা হচ্ছে রিমোটয়েড আর্থ্রাইটিস এটা একটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর তবে এটার পরিসংখ্যান হচ্ছে বেশিরভাগই এটা মহিলাদের বেশি হয়ে থাকে থ্রি ইস টু টু মানে তিনজন মহিলা দুইজন পুরুষ প্রাথমিক উপসর্গগুলো যে মানুষ এর কোন প্রবলেমগুলো শুরু হলে সে বুঝবে যে না আমি আর্থ্রাইটিসের একজন پیشنট হতে যাচ্ছি হ্যাঁ অবশ্যই আসলে নেওয়া উচিত হ্যাঁ যে কোন মানে আর্থ্রাইটিসের শুরুতে যেটা হবে জোড়ায় জোড়ায় ব্যথা হবে জোড়ায় জোড়ায় হ্যাঁ, আমরা যেটা রোগীর কমপ্লেইন নিয়ে আসে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে যদি অনেকক্ষণ কাজ করে ব্যথা আসে কাজ করতে পারবে না এবং ব্যথার সাথে জ্বর থাকতে পারে হ্যাঁ বিভিন্ন আথ্রাইটিসের আসলে বিভিন্ন রকম সিমটম তবে প্রতিটা আথ্রাইটিসই আপনার হাড় ও জোড়ার ব্যথা হবে এবং এই আথ্রাইটিস সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে বিভিন্ন হাত বেঁকে যেতে পারে পা হাঁটু বেঁকে যেতে পারে মেরুদণ্ড শির দ্বারা বেঁকে যেতে পারে ঠিক আছে বিভিন্ন রকম ডিফর্মিটি নিয়ে আসে তখন দেখা যায় আথ্রাইটিসের যে প্রকোপ যে আথ্রাইটিস রুগী কখনো সাধারণত মারা যায় না যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে রুগী পঙ্গুত্বকরণ করে মানে আর্থ্রাইটিসটা এমন একটা সমস্যা যেটা আলটিমেট রেজাল্ট প্যারালাইসিস পর্যন্ত নিয়ে যেতে পারে মানে হ্যাঁ, একজন মানুষের কত বড় অভিশাপ হ্যাঁ। সেই অভিশাপের দিকে তাকে নিয়ে যেতে পারে তো স্যার আমরা এই রোগটার প্রতিকার বা কিভাবে আমরা এটাকে রিমুভ করতে পারি বা হবে না প্রতি প্রতিরোধ গড়ে তুলতে পারি যেহেতু prevention is better than cure আমরা অ্যাকচুয়ালি প্রিভেনশনটাই চাই তো আপনি দর্শকদেরকে কি উপদেশ দিতে চান আসলে আর্থ্রাইটিস রোগের রোগীর চিকিৎসা এবং প্রতিকার রোগী টু রুগী ভেরি করবে এখন যদি কারো সাজেস অস্টিওআথ্রাইটিস যেটা কমন আমি এটা নিয়ে কথা বলছি যে অস্টিওআথ্রাইটিসে বেশিরভাগ আক্রান্ত হয় হাঁটুর ব্যথা আক্রান্ত হয় কোমর ব্যথা আক্রান্ত এবং ঘাড় ব্যথা আরেকটা হচ্ছে শোল্ডার ব্যথা শোল্ডার জয়েন্ট মানে মানে যেটা হচ্ছে স্কন্দ সন্ধি এই জোড়া আক্রান্ত হয় এই অস্টিওআথ্রাইটিস রোগীর পরিমাণই বেশি আর অস্টিওআথ্রাইটিসটা সাধারণত আমরা সেকেন্ড লাইফ লাইফের ডিকেট যদি ভাগ করি আমরা মানে ফার্স্ট লাইফ দ্বিতীয় লাইফ তৃতীয় লাইফ এভাবে যদি ভাগ করি দ্বিতীয় থেকে শুরু হয় এবং শেষ লাইফ পর্যন্ত চলে মানে একটা রোগের পঁয়ত্রিশের পরে রোগী অস্টিওআর্থ্রাইটিস সাইকেলের সেকেন্ড ডিকেড থেকে এটা এটা প্রকাশ পায় যদি কারো আর্থ্রাইটিস আক্রান্ত হয় আচ্ছা। সে 35 বছর পর থেকে শুরু হয় মহিলাদের সাধারণত একটু আগে হয় এবং পুরুষদের এই সমস্যাগুলো বেশি দেখা দেয় তো এই রোগীগুলা আমরা যদি শুরুতেই ডায়াগনোসিস করে ফেলি এবং রোগীগুলাকে আমরা ফিজিওথেরাপি দিতে পারি অনেক সময় এইসব রোগী আমরা হসপিটালে ভর্তি রেখে রেগুলার চার থেকে বেলা বিভিন্ন ফিজিওথেরাপি দিলে তার যে জোড়াগুলা এগুলো নষ্ট হয় না জোড়াগুলা ভালো থাকে এবং এই চারপাশে যে মাসেল থাকে মাসেলগুলো শুকিয়ে আসে না এগুলো এক্সারসাইজ করাইতে করাইতে আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম টেকনিক বৈজ্ঞানিকভাবে থেরাপিউটিক এক্সারসাইজ ফিজিওথেরাপিতে অ্যাপ্লাই করে থাকি এই ট্রিটমেন্টের ব্যাপারে আমরা আবার পরে আসব কিন্তু তার আগে health and human rights team বিভিন্ন জায়গায় মানুষের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের প্রবলেমগুলো জানার চেষ্টা করেছে ব্যথাজনিত তাদের কি সমস্যা অনেকে তাদের অনেক ধরনের সমস্যার কথা ডিসক্রাইব করেছে সলিউশন চেয়েছে আপনার কাছে তো সেটা আমরা একটা সচিত্র প্রতিবেদন দেখে আসি আমি প্রতিদিন আট ঘন্টা ডিউটি করি এই ফলে আমার কোমর ব্যথা হয় প্লাস হাত ব্যথা করে তারপরে পা ব্যথা হয়ে যায় সর্বপ্রথম যখন ব্যথাটা হয় ঘুম থেকে উঠলে প্রথম ব্যথাটা অনুভব করতাম কিছুক্ষণ পর থেকে সারাদিন ভালো থাকতাম এটা ব্যস্ত ব্যথাটা পর্যায়ক্রমে বাড়তে বাড়তে এবছরে এসে আমি আর এটা একবারে হাঁটতেই পারছি না সার্বক্ষণিক ব্যথা কুড়াই কুড়াই হাঁটতে হয় স্যার আমরা দেখলাম যে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা বলছে আর তাছাড়া দেখা গেছে যে আমরা এটাও দেখেছি যে শুনেছি তাদের কাছে যে তারা ব্যথা তো এটা তো এক ধরনের ব্যথা তো তারা পেইন কিলার খাচ্ছে পেইন কিলার খেয়ে বিভিন্ন অপচিকিৎসার শিকার হচ্ছে আরও বিভিন্ন ধরনের সামগ্রী ইউজ করছে ব্যথা চলে যাওয়ার জন্য ইটসেট্রা ইটসেট্রা অনেক ভুলের দিকে তারা এগিয়ে যাচ্ছে বাট স্বাস্থ্য তো এক ধরনের অধিকার মানুষের একটা পাঁচটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটা তো আপনি সেই সমস্ত পথভ্রষ্ট মানুষদের জন্য কি বলতে চান তো প্রথমত আপনাকে আমরা বলবো যে আপনারা ব্যথার ওষুধ আর খাবেন না যে কোনো ব্যথা হোক আপনি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হন আপনার নিকটস্থ চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসক আপনাকে রোগ নির্ণয় করে দেবে যদি সেটা আর্থ্রাইটিস হয়ে থাকে এটার বেস্ট এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি সারা ওয়ার্ল্ডে উন্নত বিশ্বে এই নিরাপদ চিকিৎসা যে চিকিৎসা আপনাকে কখনো ওষুধ খেতে হবে না ফিজিওথেরাপিতে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক এক্সারসাইজের মাধ্যমে আপনি যদি ব্যায়াম করে ভালো থাকেন আপনি এই যে নিচে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কাজ করছেন অথবা যারা বিভিন্ন ডেস্ক জব করছেন অফিসে ঘন্টার পর ঘন্টা বসে ব্যাক পেন তৈরি হচ্ছে আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন মা বোন যারা গ্রামে গঞ্জে আছেন তাদের একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আগে আগে রোগটা নির্ণয় করেন দেন আমি আশা করি আপনি এটা সঠিক সমাধান পেয়ে যাবেন আর্থ্রাইটিস হলে অ্যাকচুয়াল ফেটটা কি হয় মানে পেশেন্টটা কোন দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে আর্থ্রাইটিস রোগীর ফ্যাক্ট মানে আমরা যেটা বলি ভবিষ্যৎ কি যদি এটা সঠিক চিকিৎসা না দেওয়া হয় তাহলে দেখা যায় বিভিন্ন প্রকার পঙ্গুত্ব বরণ করতে পারে যে আর্থ্রাইটিস যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেছেন যে আমরা যেটা সেকেন্ড সবচেয়ে দ্বিতীয় অবস্থানে আছে এইসব রোগীর হাত টাত আঙ্গুল বেঁকে যায় বেঁকে গিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে তার হাতের যে কর্মক্ষমতা হাত যদি আঙ্গুল বেঁকে যায় তাহলে কিন্তু আপনি আর কিছু একটা গ্লাসও ধরতে পারবেন না একটা কাজ করতে হবে কলম ধরতে তার কষ্ট হবে কাজ করতে কষ্ট হবে সো এই রুগীগুলো আস্তে আস্তে চিকিৎসা যদি না পায় এবং সঠিক চিকিৎসা না পেলে আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করে এক পর্যায়ে কর্মক্ষমতাটা পুরোপুরি হারিয়ে ফেলে এখন একটা লোক যদি এই যে আমি এখানে কথা বলছি আমি যদি আর্থ্রাইটিস আক্রান্ত হয়ে ঘরে শুয়ে থাকতাম অথবা আপনি শুয়ে থাকতেন অথবা যারা বিভিন্ন গ্রামগঞ্জে সারা বিশ্বে কাজ করছে তারা যদি ঘরে শুয়ে থাকতো কি হতো সে আরেকটা মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেত তো সেই জিনিসটা যদি আমরা চিকিৎসা সঠিক সময় আর্থ্রাইটিস রোগটা নির্ণয় করে বাত ব্যথা সমস্যা নির্ণয় করে যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি এবং রেগুলার ফিজিওথেরাপি হাসপাতালে অথবা চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ফিজিওথেরাপি নিয়ে যদি আমরা শিখিয়ে দিই এবং রোগী যদি বাসায় মানে প্রপার এক্সারসাইজ করে ট্রিটমেন্টটা অবশ্যই হ্যাঁ যেটা হচ্ছে যেটা আপনি বলতেছেন যে হিউম্যান রাইটস তো মানুষের রাইটস হচ্ছে প্রথম হচ্ছে আমার কাছে আশা একজন চিকিৎসকের কাছে আসা সঠিক চিকিৎসক বাছাই করা অথবা একজন চিকিৎসকের কাছে যাওয়া গিয়ে তার রোগ আগে নির্ণয় করা যে কি হয়েছে কেন সে ব্যথা আক্রান্ত